আজকের ভিডিওতে দেখতেও জানতে পারবেন পায়ের কেওআইসি সম্পর্কিত খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট যা না জানলেই নয় কামিং চ্যাটের নিজস্ব সফট সো সপের মোবাইল ভার্সন এবং কিভাবে কেএসএক্স মোবাইল দিয়ে সেল করতে পারেন কামিং চ্যাটের অ্যাপসের মাধ্যমে হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের নতুন ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দুটি খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব দুটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যারা পাই মাইনিং করছেন এবং কেউ আইসে এখনও পাননি তাদের জন্য আজকে খুবই আকর্ষণীয় একটা খবর আছে আর যারা কামিং চ্যাটে কাজ করেছেন এবং কামিং চ্যাটে আপনাদের KSX token SBTC mini token রয়েছে তাদের জন্য সুখবর হচ্ছে আমি অনেক দিন ধরে আমার কামিং চ্যাটের ভিডিওগুলোতে বলে আসছিলাম যে কামিং চ্যাটের সো সোয়াপ অর্থাৎ নিজস্ব তাদের সোয়াপ যেটা যেমন আপনারা সোয়াপ বলতে খুব সহজে চিনে থাকবেন প্যানকেক সোয়াপ সেই রকম সোয়াপটা এতদিন কম্পিউটার ভার্সন ছিল এখন মোবাইল ভার্সন অর্থাৎ কামিং চ্যাট অ্যাপসের মধ্যে পাওয়া যাচ্ছে সেটা কি করে ব্যবহার করবেন এবং আপনার যে কেস এক্স ব্যালেন্সটা আছে সেটাকে কি করে আপনি কনভার্ট করে সেল করতে পারবেন সেই সব বিষয়ে আজকের ভিডিওতে দেখানো চেষ্টা করছি আমি অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমার ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে অনেক দর্শক বন্ধু আছেন যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে আপলোড হওয়া সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশান হিসাবে পৌঁছে যায় আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভিডিও যেহেতু আপনি দেখছেন এবং আপনার কিছুটা হলেও উপকারে আসছে তাই আমি এটুকু অনুরোধ করতেই পারি যে ভিডিওতে অন্তত একটা লাইক দিয়ে দিন এবং আপনার ভালো লাগলো নাকি খারাপ লাগলো সেটা কমেন্টে আমাকে জানাতে পারেন আপনাদের কোনো সাজেশন থাকলেও জানাতে পারেন আর যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন টেলিগ্রামে আমাদের একটি গ্রুপ আছে সেখানে আপনি যুক্ত হতে পারেন টুইটারে আমাকে ফলো করতে পারেন আর ফেসবুকে আমাদের একটি সাপোর্ট গ্রুপ আছে সেখানেও চাইলে আপনারা যুক্ত হয়ে নিতে পারেন এই সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি পায়ের হোম স্ক্রিনটা ওপেন করে রেখেছি আসলে এটা একটা স্ক্রিনশট আমার খুবই কাছের এক ভাই যে আজকে কেওয়াইসি সুযোগ পেয়েছিল অর্থাৎ আমরা এখন ধরেই নিতে পারি বাংলাদেশেও পায়ের কেওয়াইসি শুরু হয়ে গেছে এবং এই যে যার স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সে আমার সিকিউরিটি সার্কেলের মেম্বার তো বুঝতেই পারছেন যে এটা খুবই ট্রাস্টের এবং আমি এই উত্তেজনার খবরটা আপনাদের আপনাদেরকে এই জন্য দিতে চলেছি যে এই কেওয়াইসি সুযোগ পাওয়ার পরে কিছু বাইন্ডিংস আছে যেটা আপনি ফলো না করলে আপনার হয়তো কেওয়াইসির সুযোগটা মিস হয়ে যেতে পারে এবং আপনি আরও অনেক অনেক পেছনে পড়ে যেতে পারেন দেখুন তাকে এখানে পাই অ্যাপসের মধ্যে একটা পপ আপ নোটিফিকেশন দেওয়া হয়েছে যেটা দেওয়ার কথা ছিল কেওয়াইসি চান্স পাওয়ার পরে কেওয়াইসি স্লটটা তার জন্য নির্ধারিত হওয়ার পরে তাকে সেই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এখানে বলে দেওয়া হয়েছে the Pi KYC app is now available in early access to lake set of pioneers you have been selected to apply for identity verification KYC অর্থাৎ আপনি কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য সিলেক্টেড হয়েছেন এখানে বলেছে ইনস্টল পাই ব্রাউজার আমি বলেছি আমার আগের ভিডিওতে যে আপনাকে অবশ্যই পাই ব্রাউজার ইনস্টল করে রাখতে হবে এবং সেখানে সাইন ইন করে রাখতে হবে এবং তারপরে সেই অ্যাপসের মধ্যে যখন আপনি ঢুকবেন নিচের দিকে দেখতে পাবেন কেওয়াইসি ডট পাই নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করতে হবে সে তারপরে আপনাকে কেওয়াইসি সাবমিট করতে হবে অর্থাৎ আপনার আইডি কার্ড দুই পিঠেরই ছবি সম্ভবত এবং আপনার ফেস ভেরিফিকেশন যেহেতু আমি এখনও কেওয়াইসি করিনি তাই সম্ভবত বললাম তবে এগুলোই সাধারণত কেওয়াইসির জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় হয় এবার হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়টা যেটার জন্য এই ভিডিওতে এই বিষয়টা টাচ করা সেটা হচ্ছে এইখানে দেখুন নিচে কিন্তু একটা মেসেজ দিয়েছে পায়ের পক্ষ থেকে এই পপ আপের ঠিক নিচে এখানে দিয়েছে due to high demand your KYC slot is guaranteed for next fifteen minutes only বলেছে খুব চাহিদার কারণে পরবর্তী ফিফটিন মিনিট অর্থাৎ যখন আপনাকে নোটিফিকেশান দেওয়া হচ্ছে তারপর থেকে পনেরো মিনিট এটা হচ্ছে আপনার জন্য বরাদ্দ থাকবে স্লটটা আপনার জন্য বরাদ্দ থাকবে you need to start the process within fifteen minutes to take advantage of this slot বলেছে এই স্লটের সুযোগ নেওয়ার জন্যে আপনাকে পরবর্তী পনেরো মিনিটের মধ্যে প্রসেসটা শুরু করতে হবে শুরু করার পর আপনি একটু সময় নেন তাতে সমস্যা নেই কিন্তু পনেরো মিনিটের মধ্যে শুরু করতে হবে before the slot is given to someone else বলেছে পনেরো মিনিটের পরে এই স্লটটা যেটা আপনি পেয়েছেন এটা কিন্তু অন্য কাউকে দিয়ে দেওয়া হবে তখন কিন্তু আপনি এটা আর পাবেন না এটা দেওয়ার আগে অন্য কাউকে দেওয়ার আগে আপনি স্লটটা নিয়ে নিন এবং প্রসেসটা শুরু করুন তাহলে এখানে যদি আপনি লেট করে ফেলেন হয়তো প্রথমবার লেট করলে পরে আরেকবার দিবে দেন পরে আরেকবার দিবে এই তিনবার অথবা দুইবারই যদি আপনি লেট করে ফেলেন তাহলে কি হবে আপনার হয়তো অনেক পেছনে পড়ে যেতে হবে পরবর্তীতে সবাই যখন রোলিং আকারে হয়ে হয়ে আসবে তারপরে হয়তো কোনো একটা সময় গিয়ে আপনি এই কেওয়াইসি করার আবার সুযোগ সুযোগ পাবেন তা এখন যদি আপনাকে এই কেওয়াইসি স্লটটা পাওয়ার সাথে সাথে কেওয়াইসি ভেরিফিকেশনটা করতে হয় আর একটা ইম্পর্টেন্ট বিষয় আপনার কেওয়াইসি ভেরিফিকেশন যখন কনফার্ম হয়ে যাবে আপনার পায়ের ব্যালেন্সটা কিন্তু আপনার ওয়ালেটে চলে যাবে আপনি তখন চাইলে এটাকে বাইসেল করতে পারেন অথবা কোনো মার্কেটে লিস্টেড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন তো আপনি যদি সাথে সাথে এই সুযোগটা নিতে চান তাহলে আমি রিকমেন্ড করবো এখন আপনারা যেটা করতে পারেন এটা করার জন্য আপনাকে আপনার মোবাইলে অবশ্যই ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা ভালো থাকতে হবে আর মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে আইডেন্টি কার্ড রয়েছে রয়েছে আপনার কান্ট্রি সেটা আপনাকে সাথে রাখতে হবে তবে খেয়াল রাখবেন এই ডকুমেন্টসটা খুবই প্রয়োজনীয় আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে এই জন্য এটা যখন সাথে রাখবেন তখন এটার নিরাপত্তা নিশ্চিত হয়ে নেবেন এটা আপনি সাথে রাখুন যদি আপনি মনে করেন যে আপনি দিনের বেলা বেশিরভাগ সময় বাইরে অথবা অফিসে অথবা আপনার কর্মক্ষেত্রে থাকেন বা কোথাও থাকেন আপনার বাড়িতে আপনার আইডি কার্ড থাকে আপনার এটাতে অ্যাটেন্ড করার সুযোগ হবে না যখন আপনি পায়ের কেওয়াইসি স্লটটা পাবেন তাহলে আপনি এটাকে সাথে রাখতে পারেন যে কোনো জায়গায় বসে আপনি এই কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করে নিতে পারেন এইটা হচ্ছে আমার নিজস্ব সাজেশন আপনি আপনার চিন্তায় আপনার যেটা ভালো মনে হয় সেই রকম একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন প্রস্তুত থাকুন যে কোনো সময় আপনার পাই এর কেওয়াইসি করার সুযোগটা আসতে পারে আপনার আপনি স্লটটা পেয়ে যেতে পারেন পাই সম্পর্কে পায়ের কেওয়াইসি সম্পর্কে আপডেট এটুকুই চলে যাব আজকের পরবর্তী টপিক্স খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক্স সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন সো আপ কীভাবে মোবাইল দিয়ে ইউজ করবেন এবং সেখানে কিভাবে আপনার কেএসএক্সটাকে কনভার্ট করে আপনি কেএসএক্সটাকে সেল করতে পারবেন তো চলুন চলে যাই কামিং চের অ্যাপে কামিং চ্যাট অ্যাপটা ওপেন করার পরে আপনাকে প্রথমে নিচে যে চারটা মেনু থাকবে এই মেনু থেকে আপনাকে সিলেক্ট করতে হবে মেটা আপনাকে মেটাতে ক্লিক করতে হবে এই মেটাতে ক্লিক করার পরে আপনি চলে যাবেন মেটা পেজে মেটা পেজে যাওয়ার পরে সেকেন্ড লাইনের লাস্ট তিন নম্বর অপশন সো সোয়াপ এখানে দেখবেন অ্যাড হয়ে গেছে যদি আপনি কামিং চ্যাটের নতুন ভার্সনটা ইনস্টল করে থাকেন তো ইনস্টল না করলে সমস্যা নেই যখন আপনি অ্যাপসটা ওপেন করবেন তখন অটোমেটিক্যালি আপনাকে আপডেট করতে বলবে আপনি সেখান থেকে আপডেট করে নেবেন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও আপনি আপডেট ভার্সন পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপডেট করে নিতে পারবেন তো এখানে আসার পরে সোসোয়াপে আপনি যখন ক্লিক করবেন সোসোয়াপ পেজটা লোড হতে একটু সময় নেয় কারণ এটা অনেক মানুষ ভিজিট করছে এই মুহূর্তে যে কারণে এটা লোড হতে আপনার হয়তো একটু সময় লাগতে পারে সেই পর্যন্ত অপেক্ষা করবেন এবং অবশ্যই এটা ইনশিওর করবেন যে আপনার মোবাইলে ডাটা রয়েছে তো এখানে আসার পরে দেখতে পাবেন আমার কে ওয়াইস সরি কেএসএক্স ব্যালেন্সটা জিরো দেখাচ্ছে কারণ এখানে আমি আমার কিছুদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম আমাদের যে কেএসএক্সটা দেওয়া হয়েছে এই কেএসএক্স এক্সটা আছে ডাব্লু এম এই ওয়ালেটে এখানে দেখুন কেএসএক্সের শের পায়েক্স ডাব্লু এম এবং শের পায়েক্স ইভিএম নামে দুইটা ওয়ালেট আছে এই দুইটা ওয়ালেট আমাদের কেস এক্সটা আছে এই ওয়ালেটে কিন্তু এই ওয়ালেটের কেস এক্সটা সেল করা যাবে না সেল করা যাবে এখন শেরপা এক্স ইভিএম ওয়ালেটের যে কেস এক্সটা আছে সেটা আপনাদের সবারই আশা করছি আমি শেরপা এক্স ডাব্লিউ এস এম ওয়ালেটে কেস এক্সটা রয়েছে তো আমরা আবার চলে যাচ্ছি সোসো আপে সেখান থেকে আমাদের যে KSX W S M রয়েছে সেটাকে আমরা ইভিএম e করে নিব সেটা করার জন্যে আমাদের এখানে সোয়াপ পেজে যেতে হবে আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে সোয়াপ পেজের ইন্টারফেসটা আপনারা এর আগে যেসব সোয়াপ ব্যবহার করে করেছেন সেই সব সপের মতোই তো এখানে আসার পরে আপনাকে খেয়াল করতে হবে যে এখানে আপনার ওয়ালেটগুলো কানেক্ট করা আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন যে আমার কামিং চ্যাটটা এখানে কানেক্ট করা আছে পোলকা ডট এখানে কানেক্ট করা আছে তো কানেক্ট করা থাকলে আপনার যদি এরকম সিম্বল দেখায় আপনি কি করবেন এর ঠিক পলকা ডট যে সাইনটা রয়েছে সাইনটার ঠিক ডান পাশে দেখবেন থ্রি লাইন থ্রি ডট একটা বাটন আছে এই বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি পেয়ে যাবেন তিন নাম্বার অপশন অ্যাসেট এই অ্যাসেট অপশনটাতে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে আপনার অ্যাসেট পেজে এইখানে আপনি দেখতে পাবেন ট্রান্সফার নামে একটা অপশন আছে এই যে ট্রান্সফার এই ট্রান্সফার অপশনে আপনি ক্লিক করবেন এখানে বাই ডিফল্ট আপনার আইডি সিলেক্ট করা থাকবে এখানে আপনাকে বলছে যে আপনার এই আইডিটা থেকে আপনার কেএসএক্স এখানে চলে যাবে এখানে উপরে লিখেছে the two wallets need to be bound before trading বলেছে ট্রেডিংয়ের আগে এই দুইটা ওয়ালেটই কিন্তু বাউন্ড থাকতে হবে this action will lock one KSX and be returned when unbound বলেছে এটা এগুলো আমাদের জানার দরকার নেই এটা আপনাকে বাউন্ড করতে হবে আনবাউন্ড করতে হবে নিশ্চয়ই আমরা সবাই আগে করে রেখেছি এখান থেকে আমরা জাস্ট বাইন্ডিং করব এই বাইন্ডিংয়ে ক্লিক করব দেখা যাক বাইন্ডিংয়ে ক্লিক করার পরে কি হয় বাইন্ডিংয়ে ক্লিক করে আমরা একটা অপেক্ষা করব এটা লোড হতে সময় নেবে তারপরে আমাদেরকে এখানে বলা হবে যে আমাদের কি পরিমাণ চার্জ কাটা হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে টোটাল কস্ট এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে zero point zero six nine KSX যে ডাব্লিউএসএম থেকে যে কেএসএক্সটা আছে এটা আমাদের কেটে নেওয়া হবে আমাদের টোটাল ব্যালেন্স আছে আছে four point two one eight two WSM এখান থেকে আমাদের এই ব্যালেন্সটা কেটে নেওয়া হবে তো আমরা এখানে কনফার্ম করে দিব কারণ এটা ছাড়া তো আমাদের আর কোনো পথ নেই এখানে আপনার যে কামিং চার্টের পাসওয়ার্ডটা রয়েছে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে ডানে ক্লিক করবেন এবং কিছু সময় অপেক্ষা করবেন এটা সাকসেস হয়ে গেছে আমাদের কেস এক্সট্রা ট্রান্সফার হয়ে গেছে আমরা এখন আমাদের মেইন ওয়ালেটে চলে যাব দেখি সেখানে কি অবস্থা আছে তো যখন মেইন ওয়ালেটে আমরা চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি যে আমার যে কেএসএক্স ডাব্লিউএসএম যে টোকেনগুলো ছিল সেখান থেকে চার্জটা কিন্তু zero point zero zero six nine কিন্তু কেটে নেওয়া হয়েছে কিন্তু আমাকে এখনও ট্রান্সফার করে দেওয়া হয়নি আমার ব্যালেন্সটা এখনও কেএসএক্স এই দেখাচ্ছে আশা করছি যে এটা খুব কম সময়ের মধ্যে পেয়ে যাব আর আমি না পেলেও এটা হচ্ছে কামিগিজাটের চ্যাটের সাপোর্টে যোগাযোগ করার চেষ্টা করব সেখান থেকে তারা কী বলছে সেটা জানার চেষ্টা করব এখন যদি আমি আপনাদেরকে অপেক্ষা করে এর সাথে ভিডিও অ্যাড করতে যাই তাহলে হয়তো আপনারা খবরটা সঠিক সময়ে পাবেন না এখন আপনারা প্রসেসটা কমপ্লিট করে রাখুন তবে অপেক্ষা করুন আমি এটা রেজাল্ট পাওয়ার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব এটার কি রেজাল্ট হয় রেজাল্ট দেখে আপনি আপনার অ্যাক্টিভিটিসটা করবেন আপনার প্রসেসটা করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী কামিং চ্যাট সম্পর্কে আপডেট জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এটার কি রেজাল্ট আসছে এবং পরবর্তীতে এটা সংশোধন করার দরকার আছে নাকি এবং কি করে আমরা আসলে সঠিকভাবে আমাদের কেস এক্সটাকে সেল করতে পারবো সেটাও আমি আপ টু ডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিতে থাকবো আপনারা এখন পর্যন্ত প্রসেস যেটুকু দেখলেন এটুকুতেই অপেক্ষা করুন এই পর্যন্ত প্র্যাকটিস করুন তবে এখনই আপনাদের কস্ট দিয়ে সোয়াপ করার দরকার নেই যেটা আমি দেখালাম এটার রেজাল্ট আমি পাওয়ার পরে যখন আপনাদেরকে নোটিস করব তখন আপনারা চাইলে আপনাদের ওয়ালটা ট্রান্সফার করে নিতে পারবেন সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং ভালো থাকুন আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ